তুমি কোন তরিকার কোন তরিকার সবক নিছ অথচ আল্লাহ রবুল আলমিন কেয়ামত পর্যন্ত সমস্ত মুমিনকে এক তরিকার অনুসারী বানিয়েছেন সেই তরিকার নাম তরিকায় মোহাম্মদ রসুল্লাহ এটাই কেমন পর্যন্ত একমাত্র তরিকা আল্লাহ বলছেন এটাই হলো একমাত্র সেরাত মুস্তাকিম এটাই হলো একমাত্র তরিকা যেই তরিকা সোজা যে রাস্তা জান্নাতে চলে গেছে সুতরাং তোমরা এই তরিকার এত্তেবা করো এই তরিকার অনুসরণ করো তাহলে আমার ভাইরা এবং বোনেরা উসিলা কিছু উসিলা শরীয়তে কিছু মাধ্যম শরীয়তে জায়জ আমরা জায়জ উসিলারও একটু আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা বললাম কোন ব্যক্তিকে কোন মানুষকে কোন জিনকে কোন ফেরস্তাকে যদি আমি এবাদত কবুলের মধ্যস্থতাকারী বানাই কেয়ামতের দিন সাপাতের সুপারিশের জন্য মধ্যস্থতাকারী বানাই অথবা আল্লাহর নিকটবর্তী করে দেওয়ার জন্য যদি মধ্যস্থতাকারী বানাই এই জাতীয় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাউকে মধ্যস্থতাকারী বানাইলে নিয়োগ দিলে এটা শিরিক হয় কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করার ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম দোয়ার ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অনুমোদন দিয়েছেন শিক্ষা দিয়েছেন যে বান্দা দোয়া করার সময় এই পদ্ধতিতে এই উসিদাগুলো দিয়ে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো যেই মাধ্যমগুলোকে আল্লাহ রব্বুল আলমিন অনুমোদন দিয়েছেন এইরকম কিছু শরীর উসিলা মাধ্যম শরীয়তে বৈধ এর বাহিরে যত রকমের উসিলা যত রকমের মাধ্যম যত রকমের মধ্যস্থতাকারী এগুলা সব সিরকি মধ্যস্থতাকারী সিরকি উসিলা এবার আসি আমরা আল্লাহ রবুল আলমিন কোন কোন উসিলাগুলোকে অনুমোদন দিয়েছেন এই উসিলাগুলো হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সোমানতালার উপরে ইমানকে উসিলা বানানো এক নম্বর উসিলা হবে কিসের ইমান আল্লাহর উপরে আমরা ইমান এনেছি এই ইমানটাকে উসিলা বানিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا রব্বুল আলমিন আমরা আপনার উপরে ইমান এনেছি আপনি আমাদের গুণাগুলোকে মাফ করে দিন রাব্বুল আলমিন ইন্নানা আমান্না আমরা আপনার উপরে ইমান এনেছি এই ইমানের উসিলায় আমাদের গুণাগুলোকে আপনি মাফ করে দিন তাহলে এখানে আল্লাহর কাছে যে দোয়াটা করা হচ্ছে আল্লাহ পাক যে দোয়াটা শিখিয়েছেন এখানে ইমানকে উসিলা বানানোর জন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে তোমার ইমানটাকে উসিলা বানিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো রব্বানা ইন্নানা আমান্না ধুনুবানা রব্বুল আলামিন আমরা আপনার উপরে ইমান এনেছি সুতরাং আপনি আমাদের গুনাহগুলো maaf করে দেন এই গুনাহ মাপের উসিলাটা মাধ্যমটা ইমানকে আল্লাহাক শিখাই দিচ্ছেন ইমানটাকে তোমরা আমার কাছে মাধ্যম হিসাবে পেশ করো উসিলা হিসাবে পেশ করো তাহলে এক নম্বরে বৈধ উসিলা সরিয়া সম্মত উসিলা হলো যে ইমানের উসিলা দেওয়া দুই নম্বরে যে উসিলাটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো আল্লাহ রবাহ আলমিনের তাওহিদের উসিলা দেওয়া আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা একজন সাহাবি সলাতের ভিতরে একটা দোয়া করতেছিলেন আল্লাহ রসুল সাল্লাম দোয়াটা শুনলেন দোয়ার মধ্যে তিনি বলতেছিলেন আল্লাহ ইন্নি আসআলুকা বিআন্নি আন্নাকা লা ইল্লা আনতা লাম ইয়ালিদ কুফুয়ান আহাদ এই কথাগুলো বলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন বলতেছিলেন আল্লাহ আলুকা হে আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি কিভাবে চাইতেছি বিআনি আশহাদু আন্নাকা আনতাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোন সত্যিকারের হক কোন মাহবুদ নাই আপনি হলেন আল্লাহ আল আহাদ আসমাদ আপনি একক আপনি মুখাপেক্ষিহীন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আপনার কোনো সন্তান সন্ততি নাই আপনিও কারো সন্তান সন্ততি নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আপনার সমকক্ষ আর কেউ নাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই কথা শুনলেন শোনার পরে নবী সাল্লাহ ইসলাম বললেন যে এই লোকটা এমন একটা সুন্দর দোয়া করেছে এমন একটা তাওহিদের আল্লাপাকের ইসমে আজম নিয়ে মহান নাম নিয়ে দোয়া করেছে এইরকম দোয়া করলে বান্দা যখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তা দেন যখনই সে এইরকম কথাগুলো বলে ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক তাকে তা দিবেন সোহান তাহলে আল্লাহ পাকের এরকম তাওহিদের উসিলা দিয়ে আল্লাহ পাকের ইসমে আজমের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় আল্লাহ রব্বুল্লা আলমিন এই দোয়াগুলো কবল করেন তাহলে এটা হলো দোয়ার একটা গুরুত্বপূর্ণ উসিলা দোয়ার একটা গুরুত্বপূর্ণ উচিলা হইল আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহ পাকের সিফাত গুলো দিয়ে গুণাবলী গুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করা এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ালিল্লাহিল আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে কাছে দোয়া করো এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহ আলমিনের কাছে দোয়া করলে করেন সোহান আল্লাহর কতগুলা নাম আছে জি আল্লাহ পাকের অসংখ্য অগণিত নাম আছে তন্মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমী নিরানব্বইটা নাম আমাদেরকে জানাই দিচ্ছেন এই নামগুলো দিয়ে দিয়ে আল্লাহর কাছে উসিলা দিয়ে দিয়ে দোয়া করা যেমন আল্লাহর কাছে দোয়া করা রব্বুল আলমিন আপনার নাম গফর রাহিম আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আয় আল্লাহ আপনার নাম হলো রাজ্জাক আপনি হলেন রাজ্জাক ওজুল আমি অভাবে কষ্ট করতেছি আমার রিজিক সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ আপনার এই নামের উসিলায় আমার রিজিকটাকে সম্প্রসারিত করে দেন এইভাবে আল্লাহর কাছে রাজ্জাক নামের উসিলে দিয়ে রিজিকের জন্য দোয়া করেন গাফুর রাহিম নামের উসিলে দিয়ে ইস্তফার করেন রহমান রাহিম নামের উসিলে দিয়ে আল্লাহর কাছে রহমত কামনা করেন এইভাবে বিভিন্ন নামের উসিলা দিয়ে দিয়ে আল্লাহ সোবানতালার কাছে দোয়া করা এটা সুন্নত সম্মত সরিয়া সম্মত বৈধ উসিলা এরপরে আল্লাহ সোবানতালার কাছে আমলে সওয়ালের উসিলা দিয়ে দোয়া করা আমার বিভিন্ন ন্যাক আমল বিভিন্ন আমলে সওয়ালের যেগুলো আছে এই আমলে সলে গুলোর উচিলা দিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা সহি আল বুখারি এবং সহি মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিস বানী ইসরায়েলের তিনজন ব্যক্তির ঘটনা আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করেছেন এই তিনজন ব্যক্তি কোন এক জায়গায় রওনা দিয়েছিলেন রাস্তায় তারা বৃষ্টি আসার কারণে একটা পাহাড়ের গুহায় ঢুকলেন একটা বড় পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিল এখন তারা আর এই পাহাড়ের গুহা থেকে বের হতে পারছেন না তখন একজন আরেকজনকে বলতেছেন জীবনের সবচেয়ে উত্তম আমল আফদাল আমল যেটা করেছ ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো তখন প্রত্যেকেই তিনজন ব্যক্তি তিনটা উসিলা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন তিনজনের তিনটা আমল একজন তার মা বাবার আমল বিরুল ওয়ালে দাইন মা বাবার খেদমতকে উসিলা হিসাবে আল্লাহর কাছে পেশ করে আল্লাহকে বললেন যে রব্বুল আলমিন আপনি জানেন আমি এই কাজটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছিলাম সুতরাং আজকে এই বিপদের সময় আমাদের থেকে এই পাথরটা আপনি সরিয়ে দিন পাথরটাকে কিছুটা সরিয়ে দিলেন একজন বড় ধরনের একটা গুণা জেনা থেকে বিরত থাকাকে জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল মনে করে আল্লাহর কাছে বলেন আল্লাহ এই কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম আমাদেরকে আজকে এই পাহাড়ের গুহা থেকে বের হওয়ার সুযোগটা করে দেন আল্লাহ রব্বুল আলমিন আরো একটু সরাই দিলেন তারপরে আল্লাহ সুবান কাছে দোয়া করলেন আরেকজন যে রাব্বুল আলমিন আমরা আমার এক কর্মচারী ছিল সেই কর্মচারী আমার কাছে অনেক কিছু পাইতো টাকা পয়সা যেই টাকা পয়সা পাইতো সেই টাকা পয়সা না নিয়ে চলে গেল অনেক দিন পরে আবার আসছে আমি তার লাভ সহ যা হয়েছিল সব আমি দিয়ে দিচ্ছি আয় আল্লাহ এই কাজের উদ্দেশ্যে করেছে সুতরাং থেকে মুক্তি দিয়ে দাও তিনজনের তিনটা নেক আমলের আমলে সহলের উচিলে দেওয়ার কারণে আল্লাহ রব আলমিন তিনজনকেই এই গুহা থেকে আল্লাহ বের হওয়ার সুযোগ সৃষ্টি করে দিলেন তাহলে এই তিনজনের দোয়া কবল হয়েছে কিসের মাধ্যমে আমলে সলের মাধ্যমে নেক আমলের উসিলা দিয়ে দোয়া করার কারণে তাদের দোয়া কবল করেছে আরেকটা বৈধ উসিলা হলো এজহারুল ইফতিকার আল্লাহ সুবহানাহু ওয়া কাছে নিজের দুর্বলতা নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করা যেমন আয়ুব আলহিসাম আল্লাহ আমাকে তো অনেক অনিষ্টতা অনেক খারাপ কিছু অনেক ক্ষতিকর জিনিস আমাকে স্পষ্ট করেছে আপনি তো রহমানুর রাহিম এখানে নিজের দুর্বলতা নিজের অসহায়ত্ব এটা আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করা আরেকটা দোয়ার মাধ্যম হলো বৈধ উসিলা হলো আল্লাহ সুবান কাছে নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহ তারা গুনার স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যেমন আদম আর হাওয়া আলাইহিমা সালাম আল্লাহ সুবাহ কাছে দোয়া করছেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন প্রথমেই তারা দুজনে বলতেছেন রব্বানা জলামনা আনফুসানা হে আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি এই যে নিজে গুণা করেছেন ভুল করেছেন এই ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা তিনি সেখানে বলতেছেন ইন্নি কুন্তমিনা জলেমিন আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এখানে নিজের ভুলের নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে জন্য দোয়া করার ক্ষেত্রে অর্থাৎ গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা আরেকটি মাধ্যম হলো কোন নেককার সলহীন জীবিত দিনদার সলহীন ব্যক্তির দোয়াকে উচিলে বানানো কোন নেককার ব্যক্তির কাছে গিয়ে আমি বললাম যে শায়েখ আমার জন্য একটু দোয়া করেন তিনি দোয়া করে দিলেন যে জাজাক আল্লাহ খায়রান হাইয়াক আল্লাহ বারাক আল্লাহ এরকম কোন একটা দোয়া করে দিছেন পরবর্তীতে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করা আল্লাহ তোমার অমুক বান্দা আমার জন্য দোয়া করেছেন আল্লাহ এই দোয়ার উসিলায় তুমি আমার এই জিনিসটা আমাকে দান করো এটাও একটা দোয়ার ক্ষেত্রে বৈধ উসিলা কিন্তু ওই ব্যক্তিটাকে উসিলা বানানো যাবে না ওই নেককার ব্যক্তির জীবিত নেককার ব্যক্তির দোয়াকে উসিলা বানানো যাবে সময় বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি

দোয়াকে উসিলা বানানো হয়েছে তাহলে এরকম জীবিত কোন নেককার ব্যক্তির দোয়াকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটাও একটা বৈধ উসিলা এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা যখন আমরা আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করব। তখন এই দোয়ার ক্ষেত্রে যেই দোয়ার উসিলাগুলো শরীয়তে বৈধ অনুমোদিত এইরকম বৈধ ওসিলা গুলো দিয়ে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব এর বাহিরে যত রকমের উসিলা কোন মানুষকে উসিলা বানানো কোন অলি আউলিয়াকে উসিলা বানানো এই জাতীয় উসিলা শরীয়তে বৈধ নয় এই উসিলার শেরেক থেকে আমরা সব সময় বেঁচে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এর বাহিরেও আরো যত রকমের সেরেক সমাজে বিদ্যমান আছে কেউ কেউ বলেন যে যদি ব্যক্তিকে উচিলা বানানোই না যায় তাহলে আমরা ব্যক্তির সহবতে বা ব্যক্তির থেকে দিন শিখব কিভাবে কারণ ব্যক্তির কাছে তো যাওয়া লাগবে দিন শিখতে হবে ব্যক্তির কাছে মানুষের কাছে আলেমদের থেকে আমরা দিন শিখব কিন্তু ওই আলেম আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসাবে উসিলা হিসাবে গ্রহণ করব না অর্থাৎ তিনি যদি বড় আলেম হন ভালো আলেম হন কোরআন সুন্নার আলেম হন তাহলে ওই আলেম থেকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের দিন শিখব আমরা তার থেকে দিন বুঝবো তার সহবতে থাকব কিন্তু তার অর্থ এই নয় তাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানিয়ে ফেলব তাকে আমার আখেরাতে মুক্তির নাজাত রুসিলা বানিয়ে ফেলব বরং তার সাথে আমাদের সম্পর্কটা হবে সহবতটা হবে শুধুমাত্র এলমের এলেম হাসিলের এলেম নেওয়ার জন্য ওলামায় কেরামের সাথে আমাদের সম্পর্ক থাকবে সহবত থাকবে কিন্তু তাকে নাজাতের মাধ্যম মনে করা যাবে না আমার সম্মানিত ভাই বোনেরা কেউ কেউ বলেন যে আল্লাহ রব্বুল আলমিন তো এইরকম বলেছেন তারা যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলেন আমি নিকটে তাহলে আপনার কাছে আগে আসতে হবে আপনাকে জিজ্ঞাসা করে করার পরে আপনি বলবেন যে ইন্নি কারিব তাহলে তো ব্যক্তি মাধ্যম হয়ে এখানে আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহর ব্যাপারে খবর নিতে গিয়ে এলেম জানার জন্য আমল শেখার জন্য আল্লাহ পাক কোনো একজন আলেমের কাছে ব্যক্তির কাছে আসতে বলছেন জানতে বলছেন কিন্তু তার অর্থই নয় যে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওই ব্যক্তিটাকে মাধ্যম বানিয়ে ফেলবে দোয়া কবলের জন্য তাকে মাধ্যম বানাবে এই বিষয়টা আল্লাহ রব্বুল আলমিন বলেননি সম্মানিত বায়ু বোনেরা তো আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না প্রথম যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আমরা ইমানি রোগগুলো থেকে ইমানের যত রকমের রোগ হইতে পারে এই যাবতীয় রোগগুলো থেকে মুক্ত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব যাতে আমাদের ইমানটা বিশুদ্ধ